يسألونك عن الخمر والميسر হে হাবিব রাসূল আপনার নিকট তারা জিজ্ঞেস করবে মদ এবং জুয়ার ব্যাপারে উল হাবিব আপনি বলে দেন ফিহিমা ইসমুন কাবীর মত এবং জোয়ার ভিতরে মহাপাপ রয়েছে আর সেখানে বাহ্যিক দৃষ্টিতে মানুষের উপকারিতাও রয়েছে মত এবং জোয়ার গুণা তাদের উপকারিতার চেয়েও জগন্য পা মদ পান সোরা পান অনেকের কাছে আমোদ প্রমোদের সেরা উপায় এই ব্যাপারে তারা বেশ কুৎকুথে তাদের সব বিশ্বের দামি ব্র্যান্ডের দামি মত তারা ঘরে সংরক্ষণ করবে সাজিয়ে রেখে সেখান থেকে তারা যখন প্রয়োজন তখন ইচ্ছে মতো পান করবে আমোদ করবে ফুর্তি করবে এই মদ মাদক নেশাস আমাদের সকলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু শখের সামনে সেই সব সতর্কবার্তা ঠিকে না তারা দেশ দেশান্তরে ঘুরে বেড়ায় most expensive alcohol drinks of the world কোথায় পাওয়া যাবে কোথায় তারা সেটা পাবে এই নিয়ে মানুষ হন্য হয়ে ঘুরছে ইসলাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মদ অ্যালকোহল নেশার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদেরকে দিয়ে দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ ইসলাম যখন কোনো বিষয়কে হারাম করে তখন ইসলাম চিন্তা করে মানুষের মানবীয় অনুভূতি মানুষের মানবীয় আবেগ সেটা চিন্তা করে ইসলাম কোনো কিছুকে হারাম করেন আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ কারণ মদ হলো একটা নেশার জিনিস মানুষ নেশা করতে করতে যে স্বভাবে পরিণত হয় মানুষ সবার নেশা কখনো ছাড়তে পারে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন মদকে প্রথমবারে একেবারে একই বাক্যে একই টাইমে হারাম করে নেই অবস্থে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক সুরে বাকারার দুইশো উনিশ নম্বর আয়াতে বলেন ওয়াইফ মোহাম্মদ একবার মদ এবং জোয়ার গুণা তাদের উপকারিতার চেয়েও জঘন্য পাপ এখানে শুধু আল্লাহ রব্বুল আলমিন মানুষকে পরামর্শ দিয়েছিলেন যে তোমরা মদের মধ্যে উপকারিতা দেখো জুয়ার মধ্যে তোমরা লাভ দেখো সেখানে তোমাদের জন্য পাপ রয়েছে আল্লাহ পাক পরামর্শ দিলেন যে তোমরা মদ খেও না নেশা করো না একদিন একজন সাহাবি বিখ্যাত সাহাবি আব্দুর রহমান ইবিন আউফ রদি আল্লাহ আলহিম আজমাইন তিনি কিছু সাহাবিদেরকে বাসায় দাওয়াত করলেন সেখানে তারা গুস্ত খেলেন মদ খেলেন ফুর্তি করলেন যখন নামাজের টাইম হলো একজনকে ইমাম বানালেন তখন সেই নামাজে ইমামতি করতে গিয়ে সোরে কাফিরুনে ভুল করে ফেলেন যদি বলুন নাওজবিল্লা আল্লাহ রব্বুল আলমিন সুরাই নেশার তেতাল্লিশ নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন দেখো তোমাদেরকে আমি আগে বলেছিলাম মদ তোমাদের জন্য গোড়া তোমাদের জন্য ক্ষতিকর অকল্যাণকর তোমরা খাবে না তোমরা মদ পান করে ইমামতিতে দাঁড়িয়েছ আমার কোরআনকে তোমরা ভুল করতেছ আল্লাহ রব্বুল আলমিন সুর এই নেশার তেতাল্লিশ নম্বর আয়াত নাজিল করে দিলেন আল্লাহ বলেন হেইমানদারগণ তোমরা নেশা করে মন পান করে তোমরা নামাজের কাছেও যাবে না আল্লাহ পাক প্রথম দাপে মদের খারাপ দিক তুলে ধরলেন এরপরে নামাজের পূর্বে নেশা করে নামাজে দাঁড়ানো নামাজ পড়াকে হারাম করে দিলেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের এই দুই ধাপে কোরআনের আয়াতের মাধ্যমে অনেক সাহাবিরা আস্তে আস্তে সবাব পাল্টাতে শুরু করেছে তারা মদ খাওয়া বন্ধ করে দিয়েছে অনেকটাই কমে এসেছে কিন্তু কিছু সাহাবি এখনো মদ পান ছাড়ে নাই তার আগের মতো মদ পান করতেছে কোরআনের তাফসিরের ভিতরে লেখে আতাবান মালেক তার কিছু বন্ধু সাহাবিদেরকে দাওয়াত করলেন সেখানে বিখ্যাত সাহাবি সাদ আবি ওয়াক্কাস ছিলেন তারা মদ পান করলেন মদ মদ পান করার পরে নেশাগ্রস্ত হয়ে তাদের বংশ নিয়ে তাদের আভিজাত্য নিয়ে অহংকারমূলক কবিতা রচনা করলেন কবিতা পাঠ করলেন নেশাগ্রস্ত অবস্থায় পাল্টা পাল্টি সেখানে কবিতা বৃত্তি শুরু হলো এক পর্যায়ে মারামারি শুরু হলো এই উঁট সবে করে তারা সেদিন আমোদ ফুর্তি করলো ওই উটের হাট দিয়ে এক একজনকে মেরে মাথা মাথা ফেটে দিল এক অপরকে রক্তাক্ত করে দিল সকলে নবীর দরবারে গিয়ে নালিশ করলো ইয়ার রসুল আমরা সবাই মতপান করেছি আমরা এক অপরের সাথে মারামারি দিয়েছি এ বলে ওর দোষ ও বলে এর দোষ কেউ কারো দোষ স্বীকার করে না আমার রাসুল তাদেরকে কিছুই বললেন না আমার রাসুল বুঝতে পারলেন কারো কোনো দোষ নাই সকল দোষ আমার সাহাবি সকল তো আমার বন্ধু পৃথিবীর সবার মানুষ তারা আসল দোষ হলো নেশা নেশা তাদেরকে খারাপ করেছে তাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করেছে আমার রাসুল দুই হাত তোলেন আল্লাহর দরবারে দরখাস্ত দিলেন আল্লাহ আপনি মদের ব্যাপারে সুস্পষ্ট বিধান সুস্পষ্ট বর্ণনা আসমান থেকে নাজিল করে দেন আওয়াজ দিয়ে বলুন সুবাহ আমার আসল দোয়া করতে দেরি সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন সুরায় মাইদার বিরানব্বই নম্বর আয়াত নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان ترغل الله أكبر আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হে ইমানদারগণ নিশ্চয় তোমরা ভালোভাবে জেনে রেখো মদ জুয়া ঘরে মূর্তি স্থাপন করা এবং তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা পয়সা মেরে ভাগ্য নির্ধারণ করা লটারি দিয়ে ভাগ্য নির্ধারণ করা এগুলো হলো নিকৃষ্ট শৈতানের কাজ নিকৃষ্ট শৈতানের কাজ আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন এই চারটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো এক নম্বর হলো মদ দুই নম্বর হলো জোয়া তিন নম্বর হলো মূর্তি স্থাপন চার নম্বর হলো তোমরা তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা এই সব কাজ থেকে তোমরা নিজেদেরকে বেঁচে রাখবে লা আল্লাহ তুফলে হোক এতে তোমরা কামিয়াব সাকসেস হয়ে যাবে আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ বলেন তোমাদের কাছে মত নেই জুয়ার আসর নেই তোমাদের ঘরে মূর্তি নেই তোমরা ভাগ্য নির্ধারণ করো না পয়সা মেরে তীর মেরে তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য সফলতা দান করবো আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ বাইরামার আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির শয়তান তো চায় মদ ও জোয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিবে এবং শয়তান আরো চায় মান দিকিরিল্লাহি ওয়া আনিস শয়তান আর তোমাদেরকে মদ হাতে বোতল আর জোয়ার আসরে বসিয়ে দিয়ে শয়তান তোমাদেরকে দূরে রাখতে চাই সরিয়ে রাখতে চাই আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে ওয়ানে সলা নামাজ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই জোরে বলুন নাওজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাহাল আংতাহ তোমরা এখনো কি নিবৃত্ত হবে তোমরা কি এখনো নিবৃত্ত হবে না